তো hey guys welcome to my new blog তো আজ আমাদের একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং আমি খুব খুশি খুব হয়েছি যে তোমরা এত তাড়াতাড়ি আমাকে একশো সাবস্ক্রাইবার করে দেবে আমি এটা ভাবিনি এবং তোমাদের সাপোর্টের জন্যই আমি এখানে পৌঁছেছি এবং তোমাদের সাপোর্ট থাকলে আমি ওয়ানকে তো পৌঁছে যাবো বেশি দিন লাগবে না হ্যাঁ সময় তো লাগবে কিন্তু বেশি সময় লাগবে না যাই হোক এটা আমার জন্য একটা বড় দিন যে এতদিন পর একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে তো থ্যাংক ইউ তোমাদের তোমরা না থাকলে হবে না কারণ তোমরাই তো ভিউয়ার তোমরাই তো সাবস্ক্রাইবার তো তোমরাই মেন ঠিক আছে স্পেশাল ভিডিওটা দেখো তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে মায়ের জন্য ফোন কিনতে হবে মা এখন এই ফোনটা ব্যবহার করছে ব্র্যান্ড দেখাবো না যাই হোক এই ফোনটা ব্যবহার করছে আর এই ফোনটা অনেক বছরের ফোন তো একটু ল্যাগ করছে বুঝতে পারছো হ্যাং ল্যাগ সব করছে ক্যামেরা কোয়ালিটি ভালো বাট আরটা কিনতে হবে সেই জন্য আজকে আমরা রিলায়েন্স ডিজিটাল স্টোরে গেছিলাম তোমরা দেখতে পাচ্ছ সামনে দেখাচ্ছি রিলায়েন্স ডিজিটাল স্টোর বাট ওখানে ঢুকতে বলছে ভিডিও বন্ধ করো ভিডিও করা যাবে না কেন ভাই তাও যতখানি পেরেছি আমি তোমাদের ভিডিও ঘুরে দেখিয়েছি তাই দেখো তাই তোমরা এখন ভিডিওটা এনজয় করো আমি যেই যেই ফোনগুলো দেখালাম সবগুলো কিন্তু প্রিমিয়াম ফোন কিন্তু এমন ভেবো না যে ওখানে অ্যাপেল আইফোন অ্যাপেল ঠিক আছে বাট ওখানের লোকেরা বলছে ভিডিও করা যাবে না নো ভিডিওগ্রাফি নো ফটোগ্রাফি সেই জন্য তুলতে পারি না তুলছি আমি নিজে হাতে ধরেছি নিজে ট্রাইও করেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না ওই লোকগুলোর জন্য না এমন ভেবো না যে আমি ওদেরকে ব্লেম ওরা ওদের রুট হতে পারে সেগুলো ঠিক দেখো ঠিক আছে Thank you. इसका लोन हो गया और इसका मुझे नाइन का पड़ा बाकी जो भी एक्चुअली काम है তো ম্যাকবুক আর এটা হলো ম্যাকবুক প্রো বেশ কম্প্যাক্ট দেখতে ভালো বেশ আগার ऑफिस है ऑफिस के लिए ऑफिस भी এটা বেশ কোন গ্রাম আমি আগেও একবার গেছিলাম ওটা মনে হয় লেক মলে গেছিলাম হ্যাঁ লেক মলের যে শোরুমে ছিল না রিলায়েন্সের ওখানে গেছিলাম বাট ওখানে কিন্তু ভিডিও করতে কোনো মানা নেই যাই হোক আমি ওইখানে কিছু আমি অ্যাপেল প্রোডাক্ট দেখেছিলাম তখন আর ভিডিও করা হয়নি আহ, সে আমি ছবি তুলেছি তো ওগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা iPhone 12 Pro Max ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এমনিতেও আমাদের একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আরও আমাদের গ্রো করতে সাহায্য করো থ্যাংকস ফর ওয়াচিং বাই